মারি আমাকে ডরাইব তুমি কেবে সামনাকু আস তোমার কেতে দম দেখিবু আমি আরে বাবা ঝিও করুচি নিরা তু নবু খিলা পছরে ফসিগলে একথা যেমিতি ন কৌরে বাবা হে ভগবান মতে সবুলে এমতি একা রাখিদেব পছে সেই মনিষ মো লাইফ কেবে ন আনিব ଯେଉଁମାନେ ଆସନ୍ତି ଆଉ ଖେଳିଦେଇ ଚାଲିଯାଆନ୍ତି